হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান পায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং সাবজেক্টটি নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে পায়ের ইন্টারেস্টিং বিষয় কোনটা এটা আপনারা এতক্ষণ অবশ্যই বুঝে যেতেন অথবা বুঝে গিয়েছেন অনেকে যারা আমার গত ভিডিওটা দেখেছেন সেখানে আমি বেশ কয়েকবার একটা শব্দ উচ্চারণ করেছি মাইগ্রেশন মাইগ্রেশন এরকম একটা শব্দ আমি আমাকে উচ্চারণ করতে শুনেছেন আপনারা হয়তো যারা বুঝেছিলেন ভিডিওটা অথবা মন দিয়ে দেখেছিলেন তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন মাইগ্রেশন কতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারণ আমার আমরা সবাই আলটিমেটলি শেষ পর্যন্ত কী জন্য পাই মাইনিং করছি যেন আমাদের পাই ব্যালেন্সটা আমাদের ওয়ালেটে চলে যায় এবং সেইখান থেকে আমরা সেটা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি ইচ্ছা হলে সেল করতে পারি ইচ্ছা হলে কাউকে দিয়ে দিতে পারি আজকে আমরা সেটা দেখব কি করে আপনি ইমিডিয়েট আপনার ব্যালেন্সটাকে আপনার যে ওয়ালেট মেইন নেট রয়েছে সেখানে নিয়ে যেতে পারেন তার জন্য প্রথমে যেটা করতে হবে আপনাকে চেক করতে হবে আপনার পায়ের যে যে অ্যাপস রয়েছে মাইনিং অ্যাপস অ্যাপসটাকে ওপেন করতে হবে সেখান থেকে আপনাকে মেন নেটে ক্লিক করতে হবে একেবারে উপরের দিকে বাম পাশে দেখবেন লাইন আছে থ্রি লাইন এই যে এটা এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলি মেনু পাবেন সেখান থেকে আপনি উপর থেকে সেকেন্ড মেনু মেইন নেট এটাতে ক্লিক করবেন মেইন নেটে ক্লিক করার পরে মেইন নেটের মধ্যে দেখতে পাবেন মেইন নেট চেকলিস্ট নামে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন করলে দেখতে পাবেন যে এখানে আছে main migrate to main net এই মাইগ্রেট টু মেইন নেটে এই জায়গাতে আমার দেখতে পাচ্ছেন ব্লু টিক আছে এখানে আপনার ব্লাঙ্ক থাকবে খালি থাকবে এই জায়গাটা আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাওয়া আমি দেখাচ্ছি আমি মাইগ্রেশনটা করে ফেলেছি তবে আপনাদের জন্য আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেইগুলো দিয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যাতে আপনারা মিস্টেক না করেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ মাইগ্রেশন মিস্টেক হয়ে গেলে আপনার ব্যালেন্সটা টোটালি বার্ন্ড হয়ে যাবে যাবে টোটালি চলে যাবে আপনি কোনোভাবেই এটা কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না আপনার যে পাই এতদিন ধরে আপনি মাইনিং করেছেন যদি এই মাইগ্রেশনে কোনো প্রকার মিস্টেক হয় তাহলে কিন্তু আমি আবারও বলছি যে আপনার এই ব্যালেন্সটা এই কষ্টটা কিন্তু টোটালি বৃথা যাবে এবং কোনোভাবেই এটা আপনি ফির ফিরিয়ে আনতে পারবেন না সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন সেই সাথে সাথে পাই সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই জয়েন হয়ে থাকবেন চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের অনলাইন আর্নিংস সংক্রান্ত একটা গ্রুপ আছে সেখানেও জয়েন হতে পারেন সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তো দেখুন যখন আপনি প্রথম মাইগ্রেশনে আসবেন মেইননেট চেকলিস্টে এসে যখন মাইগ্রেট টু মেইননেট এই জায়গাতে আসবেন তখন আপনার কিন্তু এই জায়গাটা এই ঘরটা এরকম ব্লাঙ্ক দেখাবে এবং রেড কালারের দেখাবে এখানে আপনি যখন এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে ঠিক এরকম একটা ইন্টারফেসে এখানে আপনাকে কিছু নোটিশ দেওয়া হবে কেন আপনি মাইগ্রেট করবেন মাইগ্রেট করলে কি সুবিধা মাইগ্রেট না করলে কি সুবিধা মাইগ্রেট করতে গিয়ে ভুল করলে কি সুবিধা মাইগ্রেট করার জন্য কি কি নিয়ম ফলো করতে হবে এটা বেশ বড় একটা আর্টিকেল এটা পড়তে গেলে ভিডিও দীর্ঘ সময় লম্বা হয়ে যাবে আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন তাই এটা আমি এখন পড়বো না আপনারা চাইলে এখান থেকে পড়ে নেবেন সেটা আপনি একটু স্ক্রল করে করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি পাবেন আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট বাটন আপনি পাবেন এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনাকে কি করতে হবে এইখানে আপনার যে পাই ওয়ালেটের যে বারোটা ফ্রেজ ফ্রেজ রয়েছে পাস ফ্রেজ যেটাকে আমরা বলি ওই পাস ফ্রেজটা আপনি কপি করে আনবেন যেখানে আপনি সেভ করে রেখেছেন এনে এই যে ঘরটার মধ্যে এই ঘরটার মধ্যে আপনি এটা সেটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই সাইন ইন বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে দুইটা বাটন আছে সাইন ইন ডিসমিস এখানে একটা সমস্যা হয় সাইন ইনে ক্লিক করতে গিয়ে অনেকে ডিসমিসে ক্লিক করে ফেলে সেটা করবেন না সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে এইটুকু কাজ করলে আপনার সব কিছু সেট হয়ে যাবে এখানে লিখে দিবে ইউ আর অল সেট এবং নিচের নোটিশটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাইবো কারণ এটা আমাদের জন্য জানা খুবই খুবই ইম্পর্টেন্ট লিখেছে congratulations we have received your agreement to receive tokens and you have been added to the automatic migration quick বলেছে যে আপনার আপনার যে আবেদন সেটা আমরা গ্রহণ করেছি এবং আপনি অটোমেটিক মাইগ্রেশনের অংশ হয়ে গেছেন সিরিয়ালে আছেন your transferable balance will be migrated into your wallet on the main net blockchain আপনার যে ব্যালেন্স রয়েছে ট্রান্সফারেবল এই ট্রান্সফারেবল কথাটা কেন বারবার বলছে কারণ এটা বলতে বোঝানো হচ্ছে যে এখানে আপনার যে লক আপ ব্যালেন্সটা আছে আপনি পার্সেন্টেজ হিসেবে যেটা লক আপ করেছেন সেই ব্যালেন্সটা এবং আপনার যে সিকিউরিটি সার্কেল আছে সেখানে যারা যারা অলরেডি কেওয়াইসি করে ফেলেছে মাইগ্রেশন করে ফেলেছে তাদের হিসাবে এবং যারা করেনি সেই হিসাবে ততটুকু ব্যালেন্স বাদ দিয়ে বাকিটা আপনার ওয়ালেটে চলে যাবে এটা সম্পর্কে যদি না বুঝে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন আমি আরও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব Then after the transfer to the mainnet there will be a 40 day pending period বলেছে আপনার mainnetে যখন এই টোকেনটা ট্রান্সফার হবে তখন চোদ্দো দিনের একটা পেন্ডিং পিরিয়ড আছে এই চোদ্দো দিন সেটা ওখানে লকড হয়ে থাকবে the unlocked portion will be free to use immediately after the fourteen day pending period এই চোদ্দো দিনের পরে আনলক পোর্শন শুরু হবে এবং এটা আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন আপনার অ্যাসেটটা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন while the locked portion will be transferable only after the expiration of your selected lock up duration এবার আরও একটু ডিটেলসে আপনাদেরকে আমার নিজের ওয়ালেটে গিয়ে দেখাবো তবে তার আগে যখন আপনাদের এই কংগ্রাচুলেশন মেসেজটা আসবে তখন কিন্তু আপনাদের আপনারা ফিরে যখন আসবেন আবার আপনাদের মেইন নেট চেক লিস্টে সেখানে আপনারা মাইগ্রেট টু মেইন লিস্টে যেখানে আপনারা প্রথমে দেখেছিলেন লাল ঘর রয়েছে এবং ঘরটা ব্ল্যাঙ্ক আছে সেখানে দেখতে পাবেন ঘরটা সবুজ হয়ে গেছে এবং টিক মার্ক এসে গেছে এইবার হচ্ছে আমাদের আমাদের যে ওয়ালেট আছে সে ওয়ালেট চেক করার পালা আমরা চলে যাব আমাদের ওয়ালেটে আপনারা আপনাদের ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে যেতে বাই ব্রাউজারের মধ্যে ওয়ালেট ডট পাই নামক একটা অপশন পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্রাউজারে আসার পরে আপনি একেবারে উপরের দিকে এখানে মাঝখানে উপরের লাইনে মাঝখানে তিনটার মধ্যে মাঝখানে এখানে আপনি ওয়ালেট ডট পাই নামক অপশনটা পেয়ে যাবেন এখানে আপনি জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদেরকে পাইয়ের ওয়ালেটে লগ ইনের জন্য আপনারা জানেন একটু আগে আমরা সেই পাসপ্রেসটা ব্যবহার করেছি মেইন নেটে মাইগ্রেশন করার জন্যে সেই পাসপ্রেসটাকে আমাদের আবারও কপি করে আনতে হবে এবং এখানে পেস্ট করে দিতে হবে তো আমি আমার পাস প্রেসটা কপি করে এনেছি এবং এখানে পেস্ট করে দিয়েছি এটা আপনারা ব্লার দেখতে পাচ্ছেন কারণ এই পাস প্রেস কারোর সাথে শেয়ার করা যাবে না এটা আমার ব্যক্তিগত সম্পত্তি আপনার বেলায়ও তাই এটা পাই কোর্ট টিমের কাছেও নেই আপনি যদি এটা কোনোভাবে মিস করে ফেলেন কোনোভাবে হারিয়ে ফেলেন তাহলে এটা সম্পূর্ণ আপনার রেসপন্সিবিলিটি আপনি এটা আর কারো কাছ থেকে সাপোর্ট পাবেন না এবং সেই সাথে সাথে যদি এটা অন্য কারো হাতে চলে যায় তাহলে আপনার অ্যাসেটটাও কিন্তু অন্য কারো হাতে চলে যাবে তাই কেয়ারফুল থাকবেন পাস প্রেসের ব্যাপারে এটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আনলক উইথ পাসপ্রেস এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে দেখতে পাবো আমরা আমাদের ওয়ালেটে চলে গিয়েছি এবং সেখানে আমরা আশা করছি যে আমরা যে মাইগ্রেশন করলাম তার রেজাল্ট হিসাবে আমাদের যে ব্যালেন্সটা সেটা দেখতে পাবো এখানে আসার পরে আপনি প্রথমে থাকবেন টেস্ট নেটে বাই ডিফল্ট টেস্ট নেটে এখানে আপনাকে টেস্ট পাই এটা দেখাবে এটা হয়তো অনেকেই জেনে গেছেন টেস্ট পাইটা কি এটা ব্যবহারযোগ্য পাই নয় আপনি কি করবেন উপরের দিকে এখানে যেখানে পাই টেস্টনেট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে পাই মেইন নেটে ক্লিক করবেন মেইন নেটে ক্লিক করার পর পরই দেখবেন আপনার যে ট্রান্সফারেবল যে ব্যালেন্সটা সেটা অলরেডি আপনার ওয়ালেটে কিন্তু এসে গেছে আমার এখানে ছয়শো আটত্রিশটা পাই কিন্তু অলরেডি আমার ওয়ালেটে এসে গেছে তো এইটা এই ব্যালেন্সটাকে এখনই আপনি ইউজ করতে পারবেন না কারণ এটা হচ্ছে লকড ব্যালেন্স এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে জিরো এইটা আপনি চোদ্দো দিন পরে অর্থাৎ আমি আজকে থেকে চোদ্দ দিন পরে মাইগ্রেশন যেদিন করলাম তার থেকে চোদ্দ দিন পরে আমার এই ব্যালেন্সটা এখানে অ্যাভেলেবেল হবে তখন এটা আমি রিসিভ সেন্ড সব কিছু করতে পারবো আমার ইচ্ছে মতো তো এই হচ্ছে ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো মতামত থাকলে সেটা সাদরে গ্রহণযোগ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে সাথে পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে